হে রাইদ হাই আচ্ছা তুমি তো অনেক ভালো ইংলিশে কথা বলতে পারো আমাকে একটু একটা আইডিয়া দাও তো যে কীভাবে আমিও তো আমার তো খুব ভালো ইংলিশে কথা বলতে পারি আমি একটা বই কিনছি যে তিরিশ দিনের মধ্যে ইংলিশ শিখে ফেলা যায় উইথা পড়বা না ডোন্ট ইভেন রিড ইট পড়বো না বা তিরিশ দিনে ওরকম ইংলিশ শেখা যায় না হ্যাঁ। আচ্ছা ফাইন তো আমাকে একটা আইডিয়া দাও আমি কীভাবে ইংলিশে ভালো হইতে পারি মানে সুন্দর করে আমার স্পোকেন ইংলিশ আমি ফরফর করে ইংলিশে কথা বলবো তুমি মুভি দেখতে পারো সাবটাইটেল কি ইংলিশ মুভি সাবটাইটেল দিয়ে হ্যাঁ। তুমি কি এখন সাবটাইটেল দিয়ে মুভি দেখো আর দেখি না দেখতাম আগে আচ্ছা এখন আর লাগে না আর লাগে না ডান সো ফার্স্ট হলো মুভি দেখবো সাবটাইটেল দিয়ে right so movies with subtitle done আচ্ছা তো মুভিজ উইথ সাবটাইটেল আর আর কি করতে পারি আমার ইংলিশ আরো বেটার করার জন্য বই পড়া যায় কি ইংলিশ গল্পের বই হ্যাঁ ইংলিশ গল্পের বাচ্চা এমন কোনো বই আছে যেটা তুমি পড়ো আমি তো ইংলিশ বই পড়ি না আমি হ্যারি পটার পড়তাম হ্যারি পটার হ্যাঁ Harry Potter Harry Potter done so number two হলো বুকস ইংলিশ গল্পের বই আচ্ছা হ্যারি পটার দিয়ে আমি স্টার্ট করবো ডান আচ্ছা অলরাইট সো হ্যারি পটার বলো আর কি কিছু করা যায় বেটার করার জন্য ইংলিশ ক্রিকেট দেখতে পারো বাট ক্রিকেট দেখলে কিভাবে ইংলিশ বেটার হবে কমেন্টারি ওহো কমেন্ট্রি হ্যাঁ আচ্ছা কমেন্ট্রি থেকে কি অনেক ভালো ইংলিশ শেখা যায় হ্যাঁ অনেক কঠিন কঠিন ওয়ার্ড থাকে তো নাই সো ইংলিশ কমেন্ট্রি সো আমি ক্রিকেট খেলা দেখবো সো ক্রিকেট আর ইংলিশ কমেডি থেকে কঠিন কঠিন word right done so okay commentary so আর কিছু কি করবো ইউ শুড প্র্যাকটিস প্র্যাকটিস কি আয়নার সাথে করব না আয়না কথা বলতে <laughs> পারে আচ্ছা তাহলে কার সাথে করব প্র্যাকটিস ফ্রেন্ডের সাথে আ সো ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করব আয়নার সাথে না ডান ডিল সো লাস্ট হলো আমার প্র্যাকটিস নট আয়না বাট উইথ ফ্রেন্ডস আচ্ছা ডান সো আই গেস আমরা তাহলে এই কয়টা কাজ করবো রাইট সো আমরা মুভিজ দেখবো উইথ সাবটাইটেল ব্রিলিয়ান আমরা বই পড়বো যেমন হ্যারি পটার দিয়ে শুরু করতে পারি ক্রিকেট খেলা দেখবো কেন বিকজ কমেন্ট্রি থেকে কঠিন কঠিন শব্দ আর ফাইনালি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা আয়নার সাথে তো না রাইট এরকম আয়নার সাথে না কার সাথে করবো আমি তোমাকে দিয়ে শুরু করি আমাকে একটু প্র্যাকটিস করতে হেল্প করবা ডান ডিল সুপার